পাঠিয়ে দেবেন two six nine six nine নাম্বারে তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে এই মুহূর্তে আপনার কাছে নিশ্চয়ই একটি নোটিফিকেশন পৌঁছে যাওয়ার কথা যদি আপনি আমাদের ফেসবুকের একজন সদস্য হয়ে থাকেন এই ফেসবুক পরিবারের একজন সদস্য হয়ে থাকেন এবং সেই লাইভে আপনার উপস্থিতি প্রত্যাশা করছি যারা যুক্ত হয়ে গেছেন তাদের সবার জন্য রইল শুভেচ্ছা ভালোবাসা এক্ষুনি শেয়ার করে দিন সব বন্ধুরা যেন একসাথে যুক্ত হতে পারেন শাকিল আমাদের বন্ধু তার ঘটনা দিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমি বলছি নারায়ণগঞ্জ জেলা থেকে আমি আর আমার বন্ধু আমরা দুজনে একই সাথে থাকি আমরা দুজন অনেক ভালো বন্ধু আমার বয়স পনেরো আর আমার বন্ধুর বয়স একই রকম হবে তো যাই হোক আমার নাম হলো শাকিল আর আমার বন্ধুর নাম আবির একদিন আমি শীতের রাতে ঘর থেকে বের হলাম আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম রাস্তাতে আমি ছাড়া আর কেউ ছিল না রাস্তাটা একদম খালি ছিল চারিদিকে অন্ধকার আর কুয়াশা তো যাই হোক আমি হাঁটছিলাম হঠাৎ কেউ যেন আমার কাঁধে হাত রাখল আমি হাতকে উঠলাম অনেক ভয় আর আর্তনাদে পিছনে তাকালাম ও এটা তো আমার বন্ধু আবির আবির চল বন্ধু শীতের দিন গরম গরম পিঠা খাই আমি বললাম চল আমি যে প্রথমে ভয় পেয়েছি ওটা আমি ওকে বলিনি তোমার আমরা পিঠা খেতে গেলাম পিঠা খাচ্ছিলাম আর কিছু গল্প করছিলাম যাই হোক পিঠা খাওয়া শেষ আমার বন্ধু কিছু পিঠা আর কিছু ভাজা পোড়া নিল বাসায় নিয়ে যাবে বলে তো আমি একটু অ্যাডভেঞ্চার প্রেমিক লোক ছিলাম আমি বললাম আবির চল আমাদের পাশের কবরস্থানে ঘুরে আসি সে বললো এত রাতে না না না ওখানে যাওয়া ঠিক হবে না তখন প্রায় রাত দশটার মতো বাজে আমি বললাম আরে চল কিচ্ছু হবে না অনেক জোরাজোরি করলাম ও বললো আচ্ছা ঠিক আছে চল আমিও বললাম ঠিক আছে চল আমরা কবরস্থানে ঢোকার আগে কবরস্থানের গেটে দাঁড়িয়ে দেখছিলাম ওখানে আসলে কেউ আছে কিনা ভেতরের দিকে দেখলাম কেউ নেই শুধু একটা ছাগল ঘাস পাতা এসব খাচ্ছে যে কবরস্থানে ঢুকতে গেলাম হঠাৎ শিয়াল আর কুকুরের ডাক আর পিছনে হঠাৎ কেউ যেন ডাকলো শাকিল আমি বললাম কে আবার পেছনে ফিরে তাকালাম দেখলাম আমার বন্ধু মিরাজ বলে কিরে কোথায় যাচ্ছিস আমরা বললাম কিরে মিরাজ তুই এখানে কি করিস বলে আগে বল তোরা এখানে কি করছিস আমরা বললাম না না কবরস্থানে ঢুকবো না আর চল আমরা ওকে একটু উস্কানোর জন্য বললাম চল তোর সাহস থাকলে আমরা যাই মিরাজ বলল এত রাতে যাওয়া ঠিক হবে না আমরা বললাম ভয় পেয়েছিস তুই গাধা তুই জীবনেও সাহস করে কোনো জায়গায় যেতে পারবি না ভিতর ডিম কোথাকার এই বলে আমরা হা করে হেসে দিলাম সে রাগ আর জেদের বসে বলল চল যাব কিছুই হবে না আবার অনেক সাহস চল আজকে দেখিয়ে দেব তোকে আমরা ঢুকলাম আস্তে আস্তে কবরস্থানের দিকে পা বাড়াচ্ছিলাম তবে বলে উঠলাম দোস্ত কবরস্থানের ভিতরে যেই রাজবাড়িটার মতো আছে ওটার ভিতরে ছাদে কার ওঠার সাহস আছে চল কেউ সাহস করতে পারছিল না একা একা যাওয়ায় একা একা যখন কেউ যাবে না তখন আমি বললাম চল সবাই মিলেই যাবো ওই বাড়িটায় কেউ থাকবে না পোড়া বাড়ি আগুন লেগে পড়ে গিয়েছিল অনেক দূর থেকে দেখা যাচ্ছিল ওখানে কিছু গাঁজাখোর গাঁজা খাচ্ছিল আর কেউ কথা না বললে ওদের দিকে তাকিয়েছিল ওরা কিছুক্ষণের ভেতরে চলে গেল মানে অবস্থান থেকে বের হয়ে গেল পিছনে গেট দিয়ে আচ্ছা যাই হোক আমরা সবাই আস্তে আস্তে কদম ফেলে পোড়া বাড়িটার দিকে যেতে লাগলাম এই শুরু হয়ে গেল বৃষ্টি কেউই ভেবে উঠতে পারলাম না যে শীতের ভেতরে বৃষ্টি কিভাবে হচ্ছে তা মুসলধারে আমরা দৌড় মেরে পড়া বাড়িটার দরজার সামনে গিয়ে দরজা খুলব বলে দাঁড়াতেই একেবারে ভূতের সিনেমার মতো দরজাটা কর্মরিয়ে আওয়াজ করে খুলে গেল আমরা অত কিছু চিন্তা করলাম না ভাবলাম এত বৃষ্টি আর এত ঝড় বাতাস তার মধ্যে বোধহয় খুলে গেছে আর এত জোরে জোরে বিজলি পড়ছিল যেন আকাশ ভেঙে পড়ে যাচ্ছে ঘরের ভিতরে ঢুকলাম এখন আমার বন্ধু মিরাজ বলল এখন তো বৃষ্টির ছাদে গেলে ভিজে যাব আমরা বললাম হ্যাঁ ছাদে এখন আর যাব না আমার শরীর একটা চাদর বেশ বড় সড়ো আর এই ঘরটাতে একটা সিটের মতো ছিল সেটাতে বসে আমার চাদরটা তিনজনে মুড়ে বসেছিলাম আর আমার বন্ধুর সাথে যে ভাজা পোড়া আর কিছু পিঠে ছিল আমি বললাম ওগুলো বার কর বৃষ্টি আবার বাসায় কিভাবে নিবি ওইখানে এগুলো খেয়ে নি বললো আচ্ছা ঠিক আছে পাঁচটা পিঠা আর পাঁচটা আলুর চপ আর পাঁচটা পুরি ছিল আমি নিলাম পিঠা সাথে ঝাল ভর্তাটা অনেক ভালোই ছিল ভালো লাগছিল অনেক ঝাল মুখে ঝরে যাচ্ছিল তারপরও ভালো লাগছিল মিরাজ আলুর চপগুলো নিল ওর আলুর চপ পছন্দ তাই আমরাও পরী খাচ্ছিলাম সারাদিন দিয়ে আস্তে আস্তে বৃষ্টি কমে আসলো ঘড়িতে দেখলাম সাড়ে এগারোটা বাজে আমি বললাম আচ্ছা চল এখন ছাদে যাবি বৃষ্টি তো কমে এসেছে ও বললো না আর কিছুক্ষণ বসে থাকি ভালো লাগছে ঘরটার দরজাটা খোলাই ছিল ওখান দিয়ে দেখা যাচ্ছিল শিয়াল মনে হচ্ছিল তারা কিছু না কিছু খুঁজেই যাই হোক কিছুক্ষণ বসে থাকার পর বললাম চল ছাদে যাই গেলাম ছাদে গিয়ে আমরা তিনজন এরকম হয়ে বললাম যেন আমরা নিজেরাই কিছু খুঁজছি আবির একদিকে কিছু না কিছু এরকম লাগছে যে খুঁজছে মিরাজুল যেন কিছু খুঁজছে আর আমিও মিরাজ একটু বাড়ির ছাদ কিন্তু অনেক বড় আমি আবিরকে বললাম চল মিরাজকে ভয় দেখাব মিরাজ ছাদের কোণে কিছু একটা দেখার চেষ্টা করছিল যেটা আমাদের সাথে কিছু বলেনি যাই হোক আমরা ভাবছিলাম ওকে ভয় দেখাবো আমরা পিছনে গিয়ে চিৎকার দিলাম ও ভয় পেয়ে গেল আর বলল আরে আমি ভয় পেয়ে গেছি এরকম কেউ করে আমরা হা করে হেসে দিলাম বললাম এত বড় হয়েছিস তারপরও ভয় পাস ওখানে আবার একটা জলপাই গাছও ছিল ওটা থেকে জলপাই পড়ছিল আর মিরাজ সেই আগের মতোই একটা একটা করে কবরে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করছিল কিন্তু আমরাও ওই কবরটা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না আমরা একটু দূরে ছিলাম তাই আমরা জলপাই পাচ্ছিলাম আর অনেক আগের জলপাই ছিল ওটাতে শ্যাওলা জমে ছিল বিরাজ হঠাৎ ছাদ থেকে পাপে ছেলে পড়ে গেল আমরা পাচ্ছিলাম তো পাচ্ছিলাম না হঠাৎ আমরা দেখলাম আমরা ওকে খুঁজতে লাগলাম বলে মিরাজ মিরাজ তুই কই চলে যাচ্ছিস ও এখানে এসে পড়ল এবং আমরা অনেক ভয় পেয়ে গেলাম কোনো সারা শব্দ নেই আবির বলল না রে মনে হচ্ছে ওর কিছু হয়েছে আমি বললাম কি হবে তো এখানেই ছিল লুকিয়ে আছে বোধ ও যেখানে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে দেখি নিচের দিকে একটা কবর থেকে একটা মরা বের হয়ে আসছিল সে মাটিতে ভর দিয়ে কবরের নিচ থেকে উপরে উঠে আসার চেষ্টা করছিল মাথা নেই আর বুকে চোখ দুটো জলজল করছে আগুনের মতো ওটা দেখে আমি আর কোনো নড়াচড়া করতে পারলাম না তারপর আমি দৌড় দিলাম এবং কিছু দূরে এসে অজ্ঞান হয়ে গেলাম তারপর আমাকে বাড়িতে নেওয়া হয়েছিল শাকিল অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে নিয়মিত বন্ধুদেরও প্রত্যাশা করছি কে কোথায় আছো যুক্ত হও জীবন চৌধুরী আমাদের নিয়মিত বন্ধু ভাইয়া সাথে আছে কিন্তু এফপিতে পোস্ট অথবা লাইভ কমেন্ট করতে পারছি না কারণ আমার আইডি রেস্ট্রিক্টেড পঁচিশ দিনের জন্য এস এম এসটা পড়িও নিশ্চয়ই তোমার এস এম এস পড়বো না সেটা হতেই পারে না এবং প্রত্যাশা করছি তুমি ভালো আছো সুস্থ আছো বহুদিন কথা হয় না মনে হয় প্রিয় মানুষগুলোর সঙ্গে অনেক দিনের একটা দূরত্ব হয়ে গেছে অনেক দিন ধরে দেখা হয় না অনেক দিন ধরে কথা হয় না সে মানুষগুলো এক এক করে সামনে আসুক সেই প্রত্যাশা করি Facebook dot com slash capital F M nine four এটে জয়েন করে তোমার উপস্থিতি জানিয়ে দাও আর টেক্সট করতে চাইলে সি এফ এম স্পেস তোমার নাম এবং লোকেশন লিখে তোমার সেই কমেন্ট পাঠিয়ে দেবে two six nine six nine নাম্বারে তাহলেই সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে আমাদের সাথে যারা যারা যুক্ত আছে তাদের কথা বলতে চাই এক এক করে আমাদের কিটি পাওয়ার রাসেল আহমেদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ নিখুঁত ভালোবাসা আছেন অজানা পাখি সেই সাথে মেহেদি হাসানকে দেখতে পাচ্ছি ইসরাফিলকে দেখতে পাচ্ছি রেজাউল আছেন আমাদের সাথে আছেন নিতা নাদিয়া আরও কিছু বন্ধুর নাম আমি এই মুহূর্তে পড়ে শোনাতে চাই যারা অনেক দূর থেকে আমাদের সাথে অনেক কষ্ট করে যুক্ত হয়ে থাকেন কিন্তু কখনো কখনো তাদের সেই উপস্থিতির প্রাপ্তি শিকার আমরা করতে পারি না তাই প্রত্যাশা করি যেন আপনি জয়েন করেন এবং আপনার উপস্থিতি জানান এবং আমি আপনার সেই উপস্থিতির অন্তত প্রাপ্তি শিকারগুলো করতে পারি এবং পাঠানো এস এম এসগুলো পড়তে পারি শাকিল দেওয়ান আমাদের সাথে যুক্ত আছেন সেই সাথে জুনায়দ কবিরকে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ রিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন আহ তিনি একটি ভয়েস পাঠিয়েছেন দেখা যাক আসলে তিনি আমাদের সাথে কি শেয়ার করতে চান কিছুদিন যাবৎ আমি দেখতেছি যে তাবিজে আমি যে স্টোরিগুলো পড়ছি তো অনেক ফ্রেন্ড আছে যারা তাবিজের সাথে কানেক্টেড আছে হুম কিন্তু এত অল্প ভয়েস আসলে আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না তার কথা রিয়ার কথা অনেক স্লো শুনতে পাচ্ছি রিয়ার কথা আসলে আমরা প্রায় শুনতেই পাচ্ছি না আমার মনে হয় রিয়া আরেকবার যদি একটু কষ্ট করে এই এই এই ভয়েসটি যদি আরেকবার একটু কষ্ট করে পাঠাও তাহলে বোধহয় আমাদের জন্য ভালো হয় যে আমরা বুঝতে পারবো যে তুমি আমাদের সাথে যুক্ত আছো এবং তোমার পাঠানো সেই ভয়েসটা আবার আমরা প্লে করতে পারবো কারণ এটিতে একেবারেই শব্দ নেই মানে খুব অল্প শব্দ যেটা আমি নিজেই শুনতে পারছি না আমাদের বাকি বন্ধুরাও নিশ্চয়ই এখান থেকে শুনতে পারবেন না আচ্ছা প্রত্যাশা করছি বাকি আমাদের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাই এক এক করে জয়েন করবেন জাকির রহমানকে দেখতে পাচ্ছি জনি আছেন আমাদের সাথে সেই সাথে আরফা রয়েছেন আবিরকে দেখতে পাচ্ছি নাদিয়া অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান অনেক অনেক শুভেচ্ছা হৃদয় হৃদয়কে ধন্যবাদ জানাতে চাই আছেন আমাদের সাথে নুসরাত সেই সাথে রয়েছেন তাইবা আমাদের নতুন বন্ধু মঞ্জুকে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু মঞ্জু ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আলামিন মোল্লাহ তিনি যুক্ত আছেন সেই সাথে রয়েছেন অমর ফারুক অসংখ্য ধন্যবাদ অমর ফারুক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুমাইয়া ইয়াসিন হুসাইন আছেন আমাদের সাথে ইয়াসিন হুসাইন একটু ছোট্ট করে একটি টেক্সট পাঠিয়েছেন কিন্তু সেটিও আসলে আমি ঠিক বুঝতে পারছি না চার সেকেন্ডে একটি টেক্সট আমার মনে তিনি চেক করার জন্য পাঠিয়েছেন যাই হোক এই যে স্তন্ময় কি লিখেছেন জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বুঝতে পারছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো অনেকদিন পরে আজকে তাবিজে কিছু ঘটনা শেয়ার করব জি প্রায় অনেকদিন হলো তাবিজে কোনো ঘটনা পাঠানো হয় না তো ভাবলাম আজকে কিছু ঘটনা পাঠাই আজকে মূলত আমি দুইটা ছোট ছোট ঘটনা তোমাদের সামনে তুলে ধরব যা খুব অদ্ভুতভাবে ঘটে যাওয়া আশা করি ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে আমি বেশি সময় নষ্ট না করে ঘটনাগুলো তোমাদেরকে আর ঘটনার দুটো ঘটে গেছে আমার একটা বড় ভাই আরেকজন হচ্ছে আমার ফ্রেন্ড এই দুইজনের সাথে ওকে প্রথমে আমি যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব তা হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে গেছে আমার বড় ভাই বলতে হচ্ছে উনি আমাদের একটা ক্লাব আছে ক্লাবের সেক্রেটারি ক্লাস উনি হচ্ছে ব্যবসায়ী তো ওই সুবাদে আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক ওনার তো আমরা সবাই বড় ভাই বলেই ডাকি তাকে তো উনি হচ্ছে আমাদের যে এলাকাটা ওই এলাকার যে সদর আছে ওই সদর ওনার একটা দোকান আছে তো ঘটনাটা প্রায় দেড় বছর আগের হবে করোনা যখন প্রায় শেষের দিকে বাংলাদেশ যখন খুব ভালো পরিস্থিতিতে আসতেছে দোকানপাট যখন খুব সবাই ভালোভাবে চালাইতেছিল সবাই দোকানপাট করলে তখন তখন হচ্ছে একদিন উনি দোকান সদর থেকে দোকানের কাজকর্ম সব শেষ করে দোকানটা বন্ধ করে প্রায় সাড়ে দশটা কি এগারোটার দিকে দোকানটা বন্ধ করে বাসায় চলে আসবে তো হচ্ছে উনি বাসায় চলে আসার জন্য রওনা হয়েছে অর্ধেক রাস্তা বাইক নিয়ে আসবে আর কি বাইক নিয়ে অর্ধেক রাস্তায় আসার পরে উনি খেয়াল করলো যে একটা মেয়েকে দুইটা ছেলে হচ্ছে ডিস্টার্ব করতেছে তো উনি একটু বাইকটা স্লো করে খেয়াল করে কিন্তু উনি হচ্ছে সেরকমভাবে কিছু ভাবে নাই ভাবছে যে হয়তো মেয়েটাও তেমন ভালো ফ্যামিলির না বা ছেলে দুটো হয়তো তার সাথে মেয়েটাকে হয়তো তাদের সাথে তো উনি এটা দেখে খেয়াল করে চলে আসছে হচ্ছে মেয়ে দুইটাকে ছেলে দুইটাকে ওইখানে রাখে চলে আসে তো আমাদের এখানে একটা হচ্ছে নদীর পাশে আর একটা খাল আছে মানে খালের উপর একটা ব্রিজ আছে রাস্তা তো এই ব্রিজের উপর বসেছিল উনি বাইকটা রেখে বসে মানে কি যেন করতেছিল একটা কাজ মোবাইলে তো খেয়াল করলো যে ওই মেয়েটা একা একা আসতেছে ছেলে দুইটা নাই তো মেয়েটা খুব ভয় পেয়েছিল ভয় পেয়েছিল তো উনি সামনে দিয়ে যখন যায় উনি খেয়াল করে যে মেয়েটা গেছে তো বাইয়াকে পার করে কিছু দূর গিয়ে আবার ভাইয়া মেয়েটার মেয়েটা ভাইয়ার কাছে আসে আসে বলে যে ভাই আমি তো আপনাকে দেখছি আপনি বাইকটা নিয়ে ওই দিক থেকে আসতেছিলেন তো আমি ওই টাইমে আপনাকে বলতাম যে আমাকে একটু হেল্প করার জন্য কিন্তু আমি হয়তো নার্ভাস ছিলাম এই জন্য বলতে পারিনি ভাই আমাকে একটু হেল্প করেন আমাকে একটু কষ্ট করে বাসায় নিয়ে দিয়ে আসবেন আমি খুব বিপদে আছি ঢাকা থেকে আসছি কিন্তু কোনো গাড়ি পাইতেছি না এই জন্য আপনাকে বলতেছি যে আমাকে পরে ভাইয়া প্রথমে না করে দেয় পরে মেয়েটা অনেক জোরাজুরি করে জোরাজুরি করার পরে ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে আমি বাসায় দিয়ে আসবো তো ভাইয়া আমাকে কল দেয় কল দিয়ে উনি উনিও ভয় পাইতেছিল যে মেয়েটাকে তেমন সুবিধার মনে হইতেছে না বা কিছু একটা যদি হয়ে যায় তা ভাইয়া আমাকে ফোন দিয়ে নিয়ে ওনার যে টাকার ব্যাগ ওইটা আর ওনার যে দোকানের মোবাইলগুলো ছিল তিন চারটা ওইগুলো ব্যাগের ভিতর দিয়ে বলতেছে যে ব্যাগটা তোর কাছে রাখ আমি আসতেছি তো যেহেতু বাইকে যাবে এই জন্য আর আমাকে নিয়ে যায় নাই মেয়ে যেহেতু সাথে মেয়েটা এই জন্য আর আমাকে নিয়ে যায়নি তো মেয়েটাকে নিয়ে রওনা করছে ভাইয়া নাকি মেয়েটাকে নিয়ে যেতেছে আর ভয় পাইতেছে আর যেই রাস্তা দিয়ে যাবে শুধু রাস্তার পাশে কয়েকটা ইটের বাটা আছে আর এমনিতে রাস্তা পুরো ফাঁকা যে জায়গায় যাবে ওই জায়গার আগে কোনো বাজার বা দোকানপাট খুব কম প্রায় তিন কিলোমিটার বা সাড়ে তিন কিলোমিটার জায়গার মধ্যে দোকানপাট নাই বললেই চলে তো বাইয়া খুব সাহস করে গেছে কিন্তু ওই মেয়েটাকে নিয়ে কোনো ঘটনা হয় নাই মেয়েটাকে আলহামদুলিল্লাহ ভালো করে নামে দিয়ে এসছে ঘটনাটা ঘটে আসার সময় বাইয়া যখন ওই মেয়েটাকে নামায় দিয়ে আসে প্রায় পনেরো বারোটার মতো বাইজা যায় ওইখানে যাইতে যাইতে গিয়ে কথাবার্তা বলে মেয়েটাকে বাসায় দিয়ে আসতে আসতে প্রায় পনেরো বারোটা বা বারো এগারোটা পঞ্চাশে এমন সময় হয়ে যায় তো রাস্তা পুরো নির্জন হয়ে যায় নাকি বাইয়া যেভাবে বললো যে পুরো রাস্তা ফাঁকা ছিল তো ওই যে কিছু দূর দূর যাওয়ার পরে ল্যাম্পোস্ট থাকে দু একটা সরকারিভাবে যে ল্যাম্পপোস্টগুলো দেয় ওই ল্যাম্পোস্ট তার থাকে তো বাইয়া যখন বাইকটা নিয়ে আসতেছিল বাইয়া খুব গতিতে যে বাইক চালায় তা নয় আবার মানে মিডিয়াম আর কি তো বাইকটা নিয়ে যখন আসতেছিল ভাইয়া দূর থেকে হেডল্যাম্পটা যখন জ্বালানো ছিল দূর থেকে হয়তো খেয়াল করতেছিল যে সামনে হয়তো কোনো লোক দাঁড়ানো এই ফাঁকার নির্জন রাস্তায় তাকে ইশারা করতেছে দাঁড়ানোর জন্য মানে সিগন্যাল দিতেছে আর কি তো ভাইয়া মনে মনে চিন্তা করতেছে এখন যেই হোক বা আরো বড় কেউ হলো আমি এখানে বাইক দাঁড় করাবো না আল্লাহ আল্লাহ করে শুধু বাসা চলে যেতে হবে ভাইও ভয় পাইতেছিল একবার ফাঁকা রাস্তা কোনো গাড়িও ঘোড়া খুব কম মানে গাড়ির চলাচল খুব কম ছিল তো ভাইও ভয় পাইতেছিল তো উনি ইশারা দেওয়ার পরে মনে আরেকটা কুচিন্তা হইলো যে এখন যেই হোক আমি গাড়ি থামাবো না তো ভাইয়া হচ্ছে গতিতে একটু বাড়িয়ে দিয়ে চলে আসতেছিল তো যে জায়গায় উনি খেয়াল করছিল যে লোকটা দাঁড়ানো ছিল উনি নাকি ওই জায়গায় আয়সা দেখে যে আসলে লোক বলতে মানে কিছুই নেই ইশারা যে দিবে এরকম কিছু নেই বা ওই জায়গায় যে কিছু রাখা আছে ওইটা দেখে যে উনি ধোকা খাবে তো এমনও কিছু নেই তো উনি ওইটা দেখে ভয় পেয়ে যায় তো বাইকটা একটু জোরে চালায় চালায় আসতে থাকে তো ওইখানে আসার সময় আমাদের বাসা মানে এলাকায় আসার সময় একটা এলাকার নাম হচ্ছে বঙ্গবন্ধু বাজার বলে ওইখানে হচ্ছে একটা কবরস্থান আছে কবরস্থানটা সম্পূর্ণ নির্জন হয়ে যায় ওটার জায়গাটার নাম বলে সাত রাস্তার মোড় ওইখানে আসার সময় কবরস্থানের আসার সময় বাইয়া দেখলো যে কবরস্থানের দিক থেকে একটা কালো বিড়াল বাইয়ার বাইকের সামনের চাকার দিকে মানে হঠাৎ দৌড় দিল দৌড় দিয়ে এসে চাকার নিচে পড়ে গেল তো একটা আওয়াজ বিকট মানে যেরকম হাড়গোড় বাংলা যেমন একটা আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ পেলো তো ভাইয়া ভয় পেয়ে মনে করলো যে বিড়ালটা হয়তো মারা গেছে তো ভাইয়ার সাহস করে পিছে পিছনে যায় যে দেখবে ওই রকম আর সাহস হয় না তার যে বিড়ালটা তো কি মরে গেছে না কি হয়েছে উনি ভয়ে বাইকটা নিয়ে আর চলে আস আসার পরে উনি বাসায় মানে আসা ওই বারোটার সময় রাতে গরম পানি করে তারপর গোসল করে গোসল করে উনি মাকে সব বলে বলার পরে উনি মা তাকে মাছ প্রচলিত নিয়ম অনুযায়ী ওনাকে মাছ খাইতে দেয় না তো পরের দিন কি হয় উনি আমাকে ফোন দেয় সকাল সকাল প্রায় ছয়টা সাড়ে ছয়টার দিকে আমাকে কল দেয় কল দিয়ে বলে যে ওই জায়গায় যাবে বাইকটা নিয়ে বের হয় তো আমি আর ভাই ওই জায়গায় যাই ভাইয়া বিশ্বাস করবা না যে চাকার তলে যে বিড়ালটা যে জায়গায় পড়ছে আমরা ওই জায়গায় যাই যাওয়ার পরে দেখি যে ওইখানে যে ওই বিড়ালটা চাকার তলে পড়লে হয়তো দেখা গেছে যে বিড়ালটা মরার পরে কোনো অন্য প্রাণী বিড়ালটাকে টেনে বা খাওয়ার জন্য নিয়ে চলে গেছে কিন্তু অবভিয়াসলি এক আগের দিন রাতে যদি বিড়ালটা মরে পরের দিন সকাল ছয়টার সময় অন্তত ওই জায়গায় কিছু পরিমাণ রক্ত বা হচ্ছে গিয়ে কোনো স্পট তো থাকবে কোনো রকম স্পট বা রক্ত বা ওইটার কোনো অস্তিত্ব বা এইখানে যে কিছু একটা চাকার তলে পড়ছে ওই রকম কিছু বলতে কিছু ছিল না মানে অ্যাক্সিডেন্টলি যে কিছু হবে ওই রকম কিছুই ছিল না রাস্তাটা পিছে পিছে ডালাই ছিল এরকম জায়গায় কিচ্ছু বলতে কিছু না একবার ফ্রেশ ছিল জায়গাটা তো ওইটা দেখে বাইয়া ভয় পেয়ে যায় বলে যে আল্লাহ আমাকে রহমত করছে ওই টাইমে আমি পিছনে আসি নাই বা থামি নাই এবং বাসায় গিয়ে গোসল করে নিছি তো এই ছিল ভাই একটা ঘটনা আরেক ঘটনা ঘটে যে কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা গেছে ওই টাইমে আমার এক ফ্রেন্ড আমরা হচ্ছে আর্জেন্টিনার খেলা যখন একটা সময় হয় তো ওই খেলাটা দেখার পরে যখন গ্রুপ পর্বের খেলাগুলো হয় তখন খেলাটা দেখার পরে সবাই যার যার মতো হচ্ছে বাসা চলে যাব তো আমরা হচ্ছে আমাদের যে ক্লাবটা আছে ওইখানে বসে খেলা দেখি সবাই তো সবার বাসাই মোটামুটি কাছাকাছি আছে কিন্তু আমার যে ফ্রেন্ডের কথা বলছি ওর বাসাটা একটু দূরে ওই ক্লাব থেকে প্রায় তিন চার মিনিট হাইটা আরও বেশি হবে প্রায় দশ বারো মিনিট হাইটা যেতে হয় তো রাস্তাটা হচ্ছে একবারে গলি মতো রাস্তাটা সরু আর হচ্ছে এত রাত্রে ওইদিকে লোক থাকে না প্রায় তিনটা বিশের মতো বাইজে গেছে সবাই ঘুমন্ত অবস্থায় শুধু আমরা খেলা দেখে ক্লাব থেকে সবাই বাসায় চলে যাবো এমন অবস্থায় তো সবাই যার যার মতো বাসায় চলে যাবে তো সবাই জিজ্ঞেস করতেছে যেহেতু সবার বাসায় কাছাকাছি চলে যেতে পারবো তো আমার ফ্রেন্ডকে সবাই জিজ্ঞেস করতে গেছে আমরা কি তোরে আগায় দিয়ে পরে বাসায় যাবো না কি তো আমার ফ্রেন্ড বলতেছে না আমি একাই যাইতে পারবো তোরা চলে যা আমিও একাই চলে যাবো তো সবাই যার যার মতো চলে গেছে সেও চলে গেছে পরের দিন সকালে সে বলল সে নাকি যাওয়ার সময় মনে হইতেছিল যে তার সাথে সাথে কেউ হাঁটতেছে এবং যতখানি সে গেছে সাথে যাওয়ার সময় খুব প্রচণ্ড পরিমাণে সুগন্ধির একটা গ্রাম তার নাকে আসতেছিল এবং তার পিছন পিছন বা সাথে কেউ হাঁটতেছে এমন একটা অনুভূতি হয়েছিল এবং সামনে মনে হইতেছিল যে হঠাৎ করে দৌড়ে কেউ চলে আসলে যেমন একটা বাতাসের মতো শরীরে লাগে না এরকম লাগতেছিল তো সে নাকি ভয় পাইতেছিল আর মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে বাসায় চলে যায় এবং তার গলা শুকায় যায় খুব ভয় পায় এরকম অবস্থা তো এই যে সুগন্ধির গ্রানটা নাকি অনেক পরিমাণে বেশি ছিল যা মানে প্রায় কত অনেকটা দূর থেকে সে সুগন্ধির গ্রানটা পাইতেছিল যত কাছাকাছি যাইতেছিল সুগন্ধির গ্রানটা বাড়তেছিল সে যত যাইতেছে গ্রানটা ততই পাইতেছে তো বাসায় যাওয়ার পরে এক পর্যায়ে সে দরজায় টোকা দিতেছে তার আম্মা ঘুমায় গেছে তো দরজা খুলতে একটু লেট হয় সে নাকি হঠাৎ করে হচ্ছে যে যে দিক দিয়ে তার বাসার রাস্তাটা ওই দিকে হচ্ছে একটু তাকায় তাকায় হয়তো মানে সে লক্ষ্য করে যে কোনো একটা অবয়কের মতো কিছু একটা দাঁড়ায় আছে মানে পলকটা ফালানোর যতটা সময় বা শরীরের মানে কি বলবো বেশি একটা সময় না পলক ফালানোর মতো সময়টা সে শরীরটা যারা মারে পলকটা ফালায় চোখের আবার ওঠানোর পরে দেখে যে ওইখানে কিছু ধারণা নাই তো সে এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায় নাকি ভয় পাওয়ার পর সে জোরে জোরে দরজায় ধাক্কাইতে থাকে তো তার মা উঠে তাড়াতাড়ি দরজা খোলে খুলে বলে যে কি হয়েছে কি নেই সে তাড়াতাড়ি গিয়ে ঘরের ভিতরে মানে পানি টানি খাইয়া সব খুলে বলে তো ওর মা ওকে পরের দিন হচ্ছে যে আমাদের যে মসজিদের হুজুর ইমাম সাহেব আছে ওনাকে স্কুলে বলে বলার পরে উনি একটু পানি পয়রা দেয় এবং একটু পুক করে দেয় তো আল্লাহ রহমতে সেও সুস্থ হয় কিন্তু দুইটা ঘটনা ছিল খুব অদ্ভুত ভাইয়া মানে এরকম ঘটনা যে আগে বা কখনো হয়েছে তাদের সাথে তা তেমনও না তারা নতুন অবস্থায় ফেস করে এবং খুব ভয় পেয়ে যায় কিন্তু আল্লাহর রহমতে তাদের দুইজনের একজনেরও ক্ষতি হয় নাই তো আমাদের যে ইমাম সাহেব উনি বলছে যে এইসব হয়তো জিনেদের কার্যক্রম তাকে একা দেখে তারা একটু হচ্ছে জিনেরা তার সাথে দুষ্কামি বা কিছু একটা করে কিন্তু তাদের কোনো নাকি খারাপ নিয়ত ছিল না সেজন্যই হয়তো ওরা বেঁচে গিয়েছিল ধন্যবাদ আমাদের সাথে এইভাবে যুক্ত থাকবার জন্য ফেসবুকে আমাদের নতুন বন্ধু একজন যুক্ত আছেন বলতে হচ্ছে কারণ আমার আইডিতে নাম দেওয়া আছে রিয়া আচ্ছা। কারণ কিছুদিন যাবত আমি দেখতেছি যে তাবিজে আমি যে স্টোরিগুলো বলছি তো অনেক ফ্রেন্ড আছে যার তাবিজের সাথে কানেক্টেড আছে এখন ঠিক আছে সাথে যুক্ত আছে কিছু কিছু তারা কিন্তু আমাকে অনেক মানে অনেক রকম কথা বলতেছে ডিস্টার্ব করতেছে কিন্তু ভাই আমি মনে করে একদম অ্যালাউ করে না অনেকটা মানুষকে এভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় না একদমই নয় আর তারপরেও আমি নতুন আইডি খুলছি তাবিজের জন্য একমাত্র যতটা আইডি চেঞ্জ করি না কেন তাবিজের সাথে অবশ্য থাকবো অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার মানে কথা তো অনেকদিন পরে তাবিজে আসলাম হয়তো অনেকদিন তো আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য তাবিজের সাথে কানেক্টেড হলাম জি আজকে যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমার রিয়েল লাইফের স্টোরি আর ঘটেছিল আমার দাদির সাথে প্রায় দুই বছর আগের কথা ওকে আমার দাদির সাথে আমার দাদাও ছিল তো দাদি দাদা মিলে এই গল্পটা তো অনেক রাতে দাদির নাম্বারে ফোন আসে যে তাদের একটা দাদা বাড়ির আমার দাদার হচ্ছে ফুপাতো বোনের ছেলে মারা গেছে তো সেই জন্য রাত করে তারা দেখতে যাবে তো আমার দাদি তো মনে করলো যে যেহেতু মানুষের ছেলে সেহেতু দেখতে তো যেতেই হবে আর এটা না গেলে পরে তো অনেক মানে কি বলে আচ্ছা পরবর্তীতে মনোমালিন্য হতে পারে এরপরে দাদির সাথে দাদা যখন মানে অনেক দূরের পথ ছিল তো নৌকা নিয়ে পার হতে হতো কিন্তু যখন খবরটা দিয়েছে তখন রাত প্রায় সাড়ে নয়টা বাজে এবং গ্রামের যে মানে কি বলে আমার যে তো দাদি বাড়ি যেখানে ছিল অনেক গ্রাম ছিল আর গ্রামের বাড়িতে সাড়ে নয়টা গ্রামে অনেক রাত হয় আর তখন নৌকার মধ্যে কোনো মাঝি ছিল না তো আমার দাদা বললো সমস্যা না আমি বৈঠা বাইতে পারি তুই বস তো আমার দাদিকে আমার দাদা তুই করে বলতো কারণ অনেক ছোট ছিল তো বইটা বাইতে বাইতে গেল কিন্তু যখন বইটা বাইতে লাগলো তখন তাদের কাছে মনে হলো যে তাদের নৌকার ভিতরে পানি পানি যেহেতু কিছু ঢুকতেছে হ্যাঁ কিন্তু এটা পানি না পানির মতো লাগতেছে তারা ফিল করতেছে হ্যাঁ তো অনেক নৌকাটা অনেক ভারী হয়ে গেল দুজন ব্যক্তির নৌকার যে ভার বহন করতে পারে সেটা দ্বিগুণ হয়ে গেছে তো এখন খুবই চিন্তিত আমার দাদি সুরট্রা পড়তেছে আয়তুল কুরসি পড়তেছে তারপরে ইউনুস পড়তেছে অনেক রকমের ছো সুরা পড়তেছে সুরা নাচ পড়তেছে তা আমরা যতদূর জানি যে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সবচাইতে যে দুইটা সোরা নাচটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আয়তুল কুর্সি এবং সোরা নাচ এই দুইটা সোরা কিন্তু অনেক অনেক উপকারী এরপরে যখন দাদা নৌকা দিয়ে যাচ্ছে বৈঠা বাইতে লাগতেছে এরপরে অনেক কষ্ট সিদ্ধে তারা ওইখানে গিয়ে পৌঁছায় তো মরাঠরা দেখার পরে তারা ভাবতেছে যে রাত প্রায় সাড়ে এগারোটার মতো বেঁচে যাচ্ছে প্রায় বারোটার দিকে চলে যাচ্ছে ঘড়ির কাটা তারপরে দাদি খুবই চিন্তিত যে নদীটা আসার সময় যে ঘটনাটি তার এক্সপিরিয়েন্স করেছে যে নৌকাটা ভারী ভারী লাগতেছে তো ভয় ভয় পেয়ে আসছে তো তাতে কিন্তু যাইতে চায়নি যে আজকে এখানে থাকি তো ননাজদের বাড়িতে তো আমার দাদা বলল কি না এখানে যেহেতু মানে বাচ্চারা ঘরে একলা আছে মানে আমরা মানে সবাই ছিলাম তো বললো যে নাতি নাত্তুর সবাই আছে ও এখানে একলা ভয় পাবে আবার আমি যখন মানে গ্রামের বাড়িতে গেতাম তো আমাদের চাষতো ছিল ছোট ছোট ওদের নিয়ে ঘুমাসতাম তো এই জন্য বলতেছে টিনের ঘর ছিল তো মানে এক রুম থেকে আরেক রুম খুবই কাছে তো সেই জন্য দাদা বললো যে এখন যদি না যাই তো বাচ্চারা ভয় পাবে তো দাদি না মানে না যাওয়া সত্ত্বেও কেন জানি দাদার হাতে হ্যাঁ বলল আসল ঘটনাটা শুরু এখানে তো রাস্তা দিয়ে হাঁটছে তো দেখতে পাচ্ছে যে একটা একটা বৃদ্ধ একটা লোক হাতে কিছু মাটি তো মাটির আমরা তো জানি যে গরু থেকে যে আমরা কি বলে কাউডাংটা পাই কি বলে ওটাকে মানে গোবর গোবর তার মতো করে করে উনি ফেটতেছে তো এটা এইরকম করে তো আমার দাদা খুবই মানে রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলো কি রে আপনি এত রাতে এখানে কি করতেছেন এগুলা তো লোকটা কোনো কথা বললো না তো আবার একই প্রশ্ন জিজ্ঞেস করলো আমার দাদা বললো কি তখনও লোকটা কিছু বললো না থার্ড টাইম যখন জিজ্ঞেস করলো তখন লোকটা খুবই রাগান্বিত হয়ে বলল যে আমি এখানে যা মন চাই তা করবো তোর কি তুই তোর কাজে যা আর তুই আমাকে বিরক্ত করার যে পরিণতিটা সেটা সামনে টের পাবি তো শুধু এইটুকু আমাদের দাদা স্পষ্ট শুনতে পারলো এবং তারপরে অন্যদিকে যখন পলকটা পড়েছে আমার দাদা দাদি তারপরে ওইদিকে যাওয়ার পরে দেখে কেউ নাই ওখানে যে বৃদ্ধ লোকটা ছিল সেখানে নাই এবং যে মাটির টুকরাগুলো নিচে পড়াচ্ছে সেগুলো সেগুলো কিছু না একদম পুরো পরিষ্কার তো এরপরে সামনের পথে যাচ্ছে তো অনেকগুলো কালা কুকুর চোখগুলো ভীষণ লাল আগুনে গোলার মতো তো তাদের দিকে চেয়ে আছে এবং কুকুর কখনো হাসে এটা তো কেউ জানে না যে কুকুর শুধু খেউ খেউ করতে জানে কিন্তু কুকুরগুলো এমনভাবে দাদার দিকে চেয়ে আছে লাগতেছে হাসতেছে তো এটা দেখে দাদা খুবই মানে সুয়াটোরা করতেছে অনেক কিছু করতেছে তারপরে দাদা আরেকটা জিনিস লক্ষ্য করলো যে একটি ঘোড়া যাচ্ছে প্রায় ওখানে তিনটি না দুটি ঘোড়া অত বলতে পারবো না কিন্তু আমার স্মরণ আছে দাদা বলেছিল যে তিন চারটি ঘোড়া হবে এরকম তো ঘোড়ার মাথা নেই শুধু ঘোড়ার যে মানে শরীরটা আছে সেটা দেখা যাচ্ছে পা লেজ পুরো শরীর উইদাউট মাথা তো এটা দেখে খুবই ভয় পাইছে আর তারপরে যেটা হলো যে দাদা তখন খুবই ভয় পাইছে যে ঘোড়াটার মাথা নাই যখন এটা দেখছে তখন অত্যাধিক ভয় পেয়ে গেছে তারপরে সোলাটোর করতেছে তারপর অনেক কষ্ট সিদ্ধে সোলাটোরা করতে করতে তারা দেখতেছে যে যখন নদীর তীরে আসছে তখন নৌকাটা কিন্তু তারা মানে যাওয়ার আগে মানে তাদের ওই মোড়াবাড়িতে যাওয়ার আগে নৌকাটা একটা রশি দিয়ে বেঁধে রাখছিল কিন্তু ওই নৌকাটাকে যেন খুলে মাছ নদীতে নিয়ে গেছে এখন ওই দিকে যখন নজর পড়ছে তখন দেখতে অনেকগুলো লোক মিলে গান বাজনা করতেছে ভেতরে কিন্তু কারা করতেছে এটা আমার দাদা দেখতেছে না এরপর যখন অনেকবার ডাক দিল এই এই নৌকা এদিকে আনেন তারপরে কোনো জবাব দিচ্ছে না তারপর অনেকক্ষণ পরে তো অন্যদিকে ব্লক করার পরে দেখতেছে যে একে একেই নৌকাটা তাদের দিকে অগ্রসর হচ্ছে তারপরে এটা দেখে তো দাদি দাদা ভাবছে হয়তো কোনো মানুষ ভেতরে আছে কিন্তু যখন নৌকার ভেতরে তারা ঢুকে তখন অনেক অবাক হয়ে যায় এটা অবাক হওয়ারই কথা যখন নৌকাটা পাড়ে আসতেছে মানে মানে তীরে আসতেছে তো তখন যদি আপনি দেখেন যে নৌকার ভেতরে কেউ নাই কিন্তু নৌকাটা একলা একলা আসতেছে তখন আপনাদের ফিলিংটা কেমন হবে যাদের সাথে এটা ঘটেছে একমাত্র তারাই জানে এবং আমার দাদা দাদি খুবই ভয় পেয়েছে এটা দেখার পরে তারপরে সেম ঘটনা নৌকা নিয়ে মানে বৈঠা নিয়ে যখন বাড়িতে শুরু করে নৌকাটা ভারী মনে হয় এবং কে যেন খিলখিল করে হাসতেছে চারপাশ দিয়ে এবং চারিপাশ দিয়ে শিয়ালের গর্জন কুকুরের গর্জন এইগুলা শুনে আমার দাদা দাদি অনেক ঝোরে ঝরে সুরাপ পড়তেছে এরপর অনেক কষ্ট সিদ্ধে তারা বাড়ির কিনারে এসে পৌঁছায় তারপর হাঁটতেছে তো তাদের দাদা বলতেছে তুই এখানে থাক তো আমি একটু পানি খেয়ে আসি সেই পুকুর থেকে পানি খাইতে যাচ্ছে আমার দাদা এবং দাদা যখন দেখে যে একটা কালো শাড়ি পরে একটা মহিলা তাদের তাদের সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে আমার দাদা অজ্ঞান হয়েছে এবং অজ্ঞান হওয়ার পরে আমার দাদা যখন হুঁশ আসে তখন দেখে একটা কবরের উপরে এবং সাথে দাদিও ছিল দাদির হোসটা ছিল না এরপরে আমার দাদা একটা মানুষকে দেখে তো তাকে বলে যে সে আমার দাদাকে জিজ্ঞেস করে কী ব্যাপার চাচা আপনি এত রাতে এখানে তো দাদা দাদি তার সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছে কিন্তু যখন অন্যদিকে পলক পড়ছে ওই দিকে আবার তাকে দেখে তাদের সাথে কেউ নাই এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে ওই কবরের উপরে ওই কবরের উপরে যতক্ষণ আগে তারা তাদের যখন জ্ঞানটা ফিরছে তারা যে কবরের উপরে ছিল সেই কবরের উপর তারা দাঁড়িয়ে আছে এটা দেখে আমার দাদা দাদা আবারও অজ্ঞান হয়ে যায় এবং তারপরে প্রায় এরকম করতে করতে রাত সাড়ে চারটার মতো হয়তো সাড়ে চারটা সাড়ে তিনটার মতো হবে কিনা জানি না কিন্তু রাত তো ওই সময় আমার যে চাচুতো ভাই ছিল সে দাদার দাদিকে বেহুশ অবস্থা পায় এবং তারপরে বাসায় নিয়ে যায় তারপর সকালে বৃত্তান্ত এই ঘটনাগুলো বলে তারপর অনেক ফুকে টুকে দিয়ে আমার দাদা দাদিকে ঝাড়ফুঁক করে এবং ইনশাল্লাহ এখন ভালো আছে তো এটাই ছিল আমার ঘটনাগুলো তো আশা করি সবার অনেক ভালো লেগেছে এবং অরণ্য ভাইয়াকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ আপনাকে ওর সঙ্গে থাকবার জন্য ফেসবুকে যুক্ত আছেন সেই সাথে পৃথিবীর যে প্রান্ত থেকে যেখানে যেভাবে যুক্ত আছেন অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই আমাদের প্রত্যেকটি বন্ধুকে ছোট্ট বিরতিতে যাব তার আগে ফারিহা ফেরদৌসের একটি ঘটনা শেয়ার করতে চাই ফারিহা ফেরদৌসি আমাদের নিয়মিত একজন বন্ধু প্রত্যেক সপ্তাহেই তার উপস্থিতি আমরা পাই ক্যাপিটালের প্রতি তাবিজের প্রতি তার যে টান তার যে ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ ফারিহা আমাদের সাথে যুক্ত থাকার জন্য বলছেন আসসালাম আলাইকুম অর্ণব ভাই বহুদিন পর একটি বহুদিন ঘটনা আপনাদের সাথে আলোচনা করছি আজ সেই ঘটনাটা বলবো এক জেলে এবং তার বন্ধু ও আরেক জাদুকরকে নিয়ে জেলেটির সাথে আগেও নদীতে মাছ ধরার সময় অতি প্রাকৃতিক ঘটনা ঘটেছে এই ঘটনাটি জেলেটি তার বাল্যকালের বন্ধুকে বলেছিল বলে রাখা ভালো তার বন্ধু শহরে চাকরি করেন ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন তিনি যখন তার বন্ধুর কাছ থেকে ঘটনা শুনছিলেন তিনি তখন বিস্মিত হয়েছিলেন তিনি তার বন্ধুকে বলেন আমার এক পরিচিত লোক আছেন তিনি সেই জায়গাটিতে গিয়ে মূল সমস্যাটি বের করতে পারবেন জেলেকে তিনি বলেন আমি আগামীকাল ওনাকে নিয়ে আসব তুমি আমাদের সেখানে নিয়ে যাবে তবে জেলে এই প্রস্তাবে রাজি হচ্ছিল না কারণ আগেই তার সাথে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে সেখানে তবুও তিনি অধিক অর্থের লোভে যেতে রাজি হয় অনেক খোঁজাখুঁজির পর তারা জায়গাটি খুঁজে পান জেলে ওনাদের নামিয়ে দিয়ে যখন আসছিলেন সেই সময় জাদুকর এক সাধনার কারণে সে জায়গায় পরিবেশ গরম হয়ে যাচ্ছিল তিনি যখন নৌকা ঘুরিয়ে নৌকার লাঠি দিয়ে জোরে চালাচ্ছিলেন তখন তিনি সেই স্থানে বেশ অনেকটি অদ্ভুত মৎস্যরূপী পিসাচ নারী যাদের কানগুলো ছিল বড় আর দাঁত ছিল সামনের দিক দিয়ে অনেক বড় এমন দেখতে পান তিনি এ দেখে ভয়ে সেখান থেকে সরে পড়েন সেই স্থান থেকে অনেক দূরে এসে তিনি জাল ফেলে মাছ ধরছিলেন হঠাৎ তিনি দূর থেকে মানুষের চিৎকারের শব্দ শুনতে পান তিনি সাহস করে সেই জায়গায় গিয়ে শুধুমাত্র তার বন্ধুকে অজ্ঞান অবস্থায় পান জ্ঞান ফেরানো হলে তাকে জাদুকরের কথা জিজ্ঞেস করা হলে কিছুই বলতে পারেন না শুধু বলে নিয়ে গেছে ওরা ওরা আসলে পরে জানা যায় জাদুকরের উদ্দেশ্য ছিল সাধনার মাধ্যমে জল পিসাচেদের আয়ত্তে আনা ভাইয়া আছে তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ ফারিহা ফেরদৌস আমাদের সাথে যুক্ত থাকার জন্যে আরও বেশ কিছু বন্ধু আছেন যুক্ত যারা অডিও পাঠাচ্ছেন তারা আর কিছুটা সময় অপেক্ষা করুন আমি সহলানা সাগরের কথা বলছি সাগর অডিও পাঠিয়েছেন তার ঘটনাটি শেয়ার করতে চাইব তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি বিরতির পর ফিরছি আবারও সঙ্গে থাকুন আছি আপনার জন্য Facebook dot com slash capital F M nine four এটি জয়েন করে আপনার উপস্থিতি জানিয়ে দিন আর টেক্সট করতে চাইলে সি এফ এম স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনি সেই কমেন্ট পাঠিয়ে দেবেন two six nine six nine নাম্বারে তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে প্রত্যাশা যেন আপনার উপস্থিতি আমি দেখতে পাই আমাদের সাথে বেশ কিছু বন্ধু যুক্ত আছেন তাদের মধ্যে সোহেল রানা সাগর আমাদের সাথে যুক্ত আছেন এবারে তার পাঠানো ঘটনাটি শুনতে চাই তিনি আমাদের সঙ্গে কি শেয়ার করছেন আজকে আমি আমার জীবনের প্রথমে আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে চলেছি তো আমার নাম সোহেল রানা সাগর আমি ঢাকা ইপিজেটের e পুরাতন একটি কারখানায় চাকরি করতাম ঘটনাটি মূলত আজ থেকে নয় দশ মাস আগের তো বলে রাখি ওখানে যখন আমি অফিস করতাম আমাদের অফিস টাইম ছিল দুই শিফটে বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা রাত আটটা থেকে সকাল আটটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো দিনের বেলায় মাঝে মাঝে যখন দুপুর হতো সাপোজ যেমন দুপুর একটা কি দুটো বা দুটো না একটা দুটোর ভিতর না আড়াইটার দিকে বেশিরভাগ আমার মনে হতো যে আমার আশেপাশে কেউ আছে আমি কাউকে অনুভব করছি তো আমি দিনের বেলায় তো ওইভাবে পাত্তা দিতাম না আর নতুন চাকরি আমি আমার চাকরিটার উপরে বেশি ফোকাস করতে চেয়েছিলাম তো এভাবে এক দু মাস কেটে যায় প্রায় তো এর ভিতরে একদিন আমি রাতে যখন ডিউটি করে তখন বাজে খুব সম্ভবত একটা কি দুটো গভীর রাত আমরা সবাই অফিস করছি অবশ্য আমরা খুবই সূক্ষ্ম কাজ করতাম যার কারণে আমাদের আশেপাশে ভিড় ভাড়টা থাকতো না প্রায় পনেরো বিশ ফিট দূরে দূরে আমরা এক একজন থাকতাম আর একজন আরেকজনের মুখ দেখা যেত না হ্যাঁ ও আটকানো থাকতো প্রায় মানে বোঝা যেত যে ওখানে লোক আছে তো যখন আমরা অফিস করি এমন নাইটে তো একদিন আমার মনে হলো আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে তো সাধারণত খুব সাধারণত আমার পাশে কাউকেই দাঁড়িয়ে থাকার কথা না তো আমি তারপরেও ভাব অনেকক্ষণ আমার মনে হলো যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে আমি হঠাৎই তাকালাম যেমন মানে স্বাভাবিকভাবে যেভাবে তাকায় ওভাবে না আমি হঠাৎ তাকালাম আসলে কি আছে তো হঠাৎ তাকানোর পরে দেখি না আমার পাশে কেউই নেই তো ভালো কথা এভাবে তো আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল কিছুক্ষণ পরে আবার মনে হলো আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে আমি আর ওভাবে লক্ষ্য করলাম না কাজ করতেই থাকলাম তো একটা সময় মনে হলো যে আসলে আমার পাশে একজন না বেশ কয়েকজনই দাঁড়িয়ে আছে আমাকে হয়তো কেউ দেখছে কোথাও থেকে আমাকে দেখছে তো আমি আবার তাকালাম দেখি কেউ নেই কোথাও কেউ নেই এমন মুহূর্তে আমি দেখলাম আমাদের অফিসের আবার উপরে ছিল টিনের চালা এখনো সেটা আছে যদিও সেটা বিশাল বড় উচ্চ জায়গা তো দেখলাম একটা কাক ভীষণ উপরে দেখা যাচ্ছে প্রচুর উঁচু চালা করা টিনের হ্যাঁ ওটা কারখানাটার নাম আমি মেনশন করতে চাচ্ছি না ওটি একসময় বাংলাদেশের কোন একজন প্রধানমন্ত্রীর সন্তানের গার্মেন্টস ছিল যেটা পরবর্তীতে অন্য একটি বিদেশি কোম্পানি নিয়ে নিয়েছে হুম তো ওইভাবে আমি যখন এমন ভাব ধরছি তখন হয়তো আমি ভাবছি যে আমার আসলে ঘুম পাচ্ছে গভীর রাত এই জন্য তো আমরা যথারীতি আমাদের ব্রেক টাইম দিল আমরা হাত মুখ ধুলাম নাস্তা করলাম ঘন্টা খানেক মতো রেস্টও করলাম তারপরে আসার আগে আসলাম আসার পরে ভোরের আগে খুব সম্ভবত তখন তিনটা কি সাড়ে তিনটা বা চারটার কাছাকাছি বাজে এই ওই সময়ও আমার মনে হচ্ছিল আমার পাশে কেউ আছে তো আমার যে বস ছিল ওনাকে আমি আমার পাশে ডাকলাম ডেকে জিজ্ঞাসা করলাম বস আসলে এমন লাগছে কেন আমার তো বলছে উনি বললো যে আমার মনের ভুল এটা তো আমি খুব সাধারণত ভেবে নিলাম হতেও পারে মনের ভুল তো কয়েকদিন পরে এই বিষয়টা আমার মনে হলো দিনের বেলা যখন আমার অফিস হয় তো আমার এক কলিগ মানে আমার কলিগ হলে উনি বেশ পুরাতন উনি আট দশ বছর চাকরি করছে ওখানে তো ওনারা বললাম ভাই এই এমন এমন হয় আমার সাথে তো আমরা যেখানে মানে আড্ডা দিতাম বসতাম ওখানে ছোট্ট একটি হলরুমের মতো ছিল পরিত্যক্ত যেখানে অন্য অন্য ছেলেরা যারা ধূমপান করতো ওখানে বা তার পাশে গিয়ে ধূমপান করত তুমি আমাকে বললো যে কোনো একটা সময় এইখানে একটি গার্মেন্টস ছিল আর যে কোনো কারণে মালিক পক্ষের সাথে শ্রমিকদের প্রচন্ড রকমের একটি বিরোধ লেগে যায় মালিক পক্ষ থেকে শ্রমিকদের উপরে খুবই চড়াও হয় এক সময় শ্রমিকরাও চড়াও হয় এবং ওখানে একজন প্রথমে একজন শ্রমিককে হত্যা করে ফেলে সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষীরা যারা থাকে ওরা তো অনেক শ্রমিক খেপে যায় যার পরিপ্রেক্ষিতে রাতের বেলা ওখানে কয়েকজন শ্রমিককে মেরে ফেলানো হয় এবং ওই পরিত্যক্ত ঘর এখন যেটা দেখা যায় ওই ঘরে তাদেরকে রেখে দেওয়া হয় বেশ কয়েকদিন রেখে দেওয়া হয় এবং যখন এটা মোটামুটি একটু মানুষজন জানা শুরু করে যে ওখানে মারা হয়েছে লোকজন তখন তারা ওই লাশগুলোকে গুম করে দেয় গায়েব করে দেয় যেহেতু কোনো একটি প্রধানমন্ত্রীর সন্তানের ইয়ে ছিল ওটা তো সেই জন্য এটা আসলে খুব বড় রকম পর্যায়ে যায়নি তো তারপর থেকে নাকি আমি না শুধু অনেকে এমন দেখে অনেকেই অনুভব করে অনেকের সাথে অনেক রকম ঘটনাও ঘটেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি আমি শুধু অনুভবই করেছি তো এই ছিল আমার প্রথম ঘটনা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য এবং প্রথম ঘটনাটিও পেয়েছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার দ্বিতীয় ঘটনাটিও পাব সেই প্রত্যাশা করছি তাবিজ অনুষ্ঠান আপনারা আমার আমাদের প্রত্যেকের আমাদের এই আয়োজনে যুক্ত থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই সেই সাথে Facebook dot com slash capital F M nine four এইটে জয়েন করে আপনার উপস্থিতি জানিয়ে দেবেন এবং তাবিজের অডিও স্ট্রিমিংটিকে শেয়ার করে দেবেন সব বন্ধুদের সাথে যেন সবাই মিলে একসাথে আজকের আয়োজনে যুক্ত হতে পারেন তবে আজ আর না সময় একেবারে শেষ আগামী সপ্তাহে আবারও কথা হবে তাবিজে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন শুনতে থাকুন Capital F M ninety four point eight আজকের মতো এখানে বিদায় শুভরাত্রি আল্লাহ হাফিজ